যারা ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কঠিন ছন্দে আমার কবি আমার কবি একটি মেয়ের মনের কথা কিভাবে ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন কথা আকর্ষণ করবেন করবেন করবেন করবেন যার দিলে তে আছে গাথায়াতে কোরআনে সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান যার দিলে তে আছে গাথায়াতে কোরআনে সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান শুক্রবার ওই জুম্মা নামাজ আসবে যেদিন গো লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো শুক্রবার ওই জুম্মা নামাজ আসবে যেদিন গো লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজ চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি দাম কোনো নাই যার মাঝে নাই না মাজার বাড়ি চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি দাম কোনো নাই যার গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী নিজের হাতে তুলে দেব জীবন পানি গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী নিজের হাতে তুলে কবির নাম শুনবেন বনে আমিন কথা আজ দেখো লিখে যায়